চোখ দেখে অপলক দেখে দেখে এ জীবন খেতে যেতে পারে বলো না মন করে সুখে আমি যাব মরে তোমারই বুকে বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া 一车。 भाग हवेदा मे के भाग विषय